আসেরেকো মা আল্লাহ আসেরেকো মা আল্লাহ অর্থাৎ হচ্ছে আল্লাহর সাথে প্রতিটি নরনারী ছেলে মেয়ে যুবক যুবতী সকলকে সকল মানুষকে আল্লাহর প্রতি সত্যবাদিতা পূর্ণ আচরণ করতে হবে যদি বলুন সুবাহ কারণ আমাদের খালেক সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ যদি আমাকে না বানাতেন তাহলে এই পৃথিবী আমরা কোনোদিন দেখতাম না সর্বপ্রথম সব কিছুর আগে সবার আগে সব কিছুতে প্রাধান্য দিতে হবে কাকে আল্লাহ আসির কুমা আল্লাহ আল্লাহর সাথে সত্যবাদিতার আচরণ আমাদেরকে করতে হবে এবার আপনারা তো প্রশ্ন করবেন হুজুর আল্লাহর সাথে সত্যবাদিতা আল্লাহর সাথে সততাপূর্ণ আচরণ কিভাবে হবে কিভাবে করলে কোন কাজ করলে যে আল্লাহর সাথে আস্থিত কোমা আল্লাহ হবে আমার আল্লাহ খুশি হবেন আমার আল্লাহ আমার সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাবে কিতাবের ভিতরে দেখতেছে এটা হচ্ছে আমরা দৈনন্দিন সাপ্তাহিক মাসিক বাৎসরিক আমরা যতই আমল করি যতই কাজ করি হেফাজত করি এগুলো সব কিছু কার জন্য করি আল্লাহর জন্য করি কোনো সন্দেহ আছে নাই কিন্তু এই কাজ করতে গিয়ে আমল করতে গিয়ে আল্লাহর ইবাদত করতে গিয়ে ওয়াদালিকা বিইখলাসিল আমালি কুল্লিহা প্রতিটি কাজের মধ্যে প্রতিটি আমলের মধ্যে ইবাদতের মধ্যে আমাদেরকে ইখলাস লাগবে সত্য নিষ্ঠতা লাগবে নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে হবে ইনকিলিং টু হার্ট করতে হবে আমাদেরকে পিওর ভাবে আমাদের সমস্ত ইবাদত আমাল আল্লাহর জন্য করতে হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ نبيه أن يعبده في حال كونه مخلصا له في عبادته من جميع أنواع الشرك صغيرها وكبيرها আল্লাহ রব্বুল আলমী তার হাবিবকে আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ দেওয়ার সাথে সাথে একটা শর্ত জুড়ে দিয়েছেন আর সেই শর্তের নাম হচ্ছে এখলাস সেই শর্তের নাম কি এখলাস প্রতিটি আমল আমাদেরকে এখলাসের সাথে করতে হবে এখলাস মানে সমস্ত ছোট বড় যত প্রকারের শিরিক আছে বড় শিরিক ছোট শিরিক শিরকা আজিম শিরকে খাফি যত প্রকারের শিরিক আছে সমস্ত শিরিক থেকে আমাদেরকে মুক্ত থেকে নিখুঁত ভাবে আল্লাহর ইবাদত করতে হবে বলুন এখলাস শব্দের পারিভাষিক অর্থ হল মুসলিম আমালিহি লিল্লাহি ابتغاء مرضاته وليس طلبا للرياء والسمعة মুসলমানের প্রতিটি কাজ প্রতিটি আমালকে নিখুঁতভাবে এক আল্লাহর জন্য করতে হবে সেখানে কোনো প্রকারের কথা সেখানে কোনো প্রকারের লোক দেখানো সেখানে দুনিয়াবি কোনো স্বার্থ দুনিয়ার ইজ্জত সম্মানের পাওয়ার অর্জনের কোনো শর্ত কোনো নিয়ম কোন চিন্তা কোনো কল্পনা সেখানে থাকতে পারবে না এটার নাম হচ্ছে কি এখলাস এটা কিতাবের ভিতরে লিখতেছে ওয়া মানুষের প্রশংসা পাওয়ার জন্য মানুষের প্রশংসা করার জন্য মানুষ আমাকে ভালো বলবে আমি এই জন্য কোনোদিন কোনো কাজ কোনো এবাদত করব না মানুষকে দেখানোর জন্য করবো না আমার সমস্ত আমার একমাত্র আমি আমার আল্লাহকে দেখানোর জন্য করব আমার আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার কোরবানি সব কিছু একমাত্র আল্লাহর জন্য আর পৃথিবীতে কারো জন্য ইবাদত করা যাবে না ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র নিকট ভাবে আমার নিমিত্তে আমার ইবাদত করার জন্য فعلى المسلم أن يخلص النية মানুষ যতই আমল করে সমস্ত কাজের ভিতরে একনিষ্ঠতার সাথে করতে হবে এই জন্য আমাদের রসুল প্রিয় নবী নবী করিম সাল্লাম মধ্যে বলেছেন আমাদের ছোট ছোট বাচ্চারা কোরআনের ভিতরে চিৎকার করে করে পড়ে কত সুন্দর লাগে আখনি সে দিন বাচ্চারা মুখে মুখে বলে যে তুমি তোমার ইমানকে খাঁটি করো আর তোমার ইমান যদি খাঁটি থাকে তোমার আমলের মধ্যে ইমানের মধ্যে যদি একলাস থাকে অল্প আমলেই তোমার নাজাতের জন্য তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন যদি একলাস থাকে কাজ বেশি করতে হয় না কাজ বেশি করতে হয় না যদি এখলাসের সাথে একটা চিন্তাই যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আমি তোমার কুদরতি পায়ের কাছে আল্লাহ তোমার কাছে একটা চিন্তা দিয়েছি তবে আমার চিন্তা যখন কবুল মঞ্জুর করে নাও সে একটা চেষ্টা যদি কবুল হয়ে যায় একটা চেষ্টা তাহলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য এখলাসের বেশি দরকার প্রশ্ন করতে পারেন হুজুর এগুলো তো আমরা মোটামুটি বুঝি যে প্রতিটা কাজের মধ্যে ক্লাস লাগবে সেটা আবার বলার দরকার হ্যাঁ সেটা মাঝে মধ্যে বলতে হবে কারণ আপনি যদি একটা লোহা যদি কোন একটা জায়গার মধ্যে রেখে দেন সেখানে আস্তে আস্তে পানি ভরতে ভরতে সেখানে বড় জিকা করে ঠিক কিনা বলুন আমাদের এই অন্তরের ভিতরে আমাদের এই অন্তরটা হলো কম্পিউটারের মতো একটা কম্পিউটার যদি রাত দিন চলতে থাকে সেখানে অসংখ্য ভাইরাস সেখানে অ্যাটাক করে ঠিক কিনা বলুন সেগুলো অ্যান্টিভাইরাস দিয়ে কি করতে হয় পরিষ্কার করতে হয় তখন আপনার কম্পিউটার সচল হবে আমাদের এই অন্তর নষ্ট হচ্ছে এটা কম্পিউটার হচ্ছে লক্ষ কোটি গুণ বেশি স্ট্রং পাওয়ার করব এই অন্তরে যে পরিমাণ কল্পনা আমাদের অন্তরের ভিতরে আসে কম্পিউটার হচ্ছে হাজার গুণে বেশি আমাদের এই অন্তরের ভিতরে হাজারো কল্পনা হাজারো কথা হাজারো চিন্তা আমাদের এই অন্তরের ভিতরে বিরাজ করে ঠিক কিনা বলুন আজকে সেই এখলাসের ওয়াজ হলো আমাদের জন্য আমাদের আত্মার জন্য অ্যান্টিভাইরাস উচ্চ চাওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ